গল্পটা এক করোনা যোদ্ধা গভীর রাত প্রায় দুটোর সময় ফোনে হঠাৎ রিং বেজে উঠল মোল্লা কলটা ধরে সালাম আলাইকুম ও পাশ থেকে একজন বলল হ্যালো ভাইয়া ভাইয়া আমি সাবিনা বলতেছি নাইম বিল্লা ভাইয়ের কলেজের ছোট বোন ভাইয়া ভাইয়া আমার মুড়ে বাঁচান দ্রুত অক্সিজেন না পাইলে আমার মু বাঁচবে না ভাইয়া ওনার অনেক শ্বাসকষ্ট হচ্ছে ভাইয়া বাঁচান ভাইয়া আমার আমরা ইতিম হয়ে যাব ভাইয়া আমার বাঁচে আন লা ভীষণ ঘুমাচ্ছন্ন এই অবস্থায় বললো আচ্ছা আমি দেখতেছি স্যার আসসালামু আলাইকুম আমার আন্টির খুব শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন না হলে বাঁচবে না অক্সিজেনটা ওখানে পাওয়ার পর মোল্লা ওই জায়গায় গেল 55, everybody.